দর্শক দেখেন এখানে একটা আদর ঘটনা ঘটছে মানে কি কি আছে মিনিমাম ঘন্টা হয় খানেক হয় আর ভিতরে একটা ছেলে একটা মেয়ে ঢুকছে ধরো ধরো ধরো

কি আছে কি আছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান কোনো কথা মনে হয়

টিকটক শুট টিকটক নেওয়ার জন্য আসছিলেন টিকটক টিকটক তো ঘরের মধ্যে কিসের টিকটক আচ্ছা ঘরের ভিতরে টিকটকে টিকটকের শর্ট ছিল শর্ট ছিল আপনাদের দেখেন দর্শক এখানে কি আজব ঘটনা টিকটক করতেছে ঘরের ভিতরে শুনেন আপনারা কেউ গায়ে হাত তুলবেন না আচ্ছা, আচ্ছা, আপনারা সবাই বসে আসেন গায়ে হাত তুলবেন না শুনুন আসেন কথা বলুন

এটা কি ঠিক তোরা টিকটক করিস টিকটক করতে কতক্ষণ লাগে তোরা ঘরের মধ্যে তোর আমি তোরা সেটা শোনেন আচ্ছা শোনেন শোনেন একটা সেক্রিফাইস আছে সেটা করা লাগবে কান ধরে উঠবোস করা লাগবে আর বলা লাগবে জীবনে আর এরকম করে টিকটক করা যাওয়া নাই হ্যাঁ, আচ্ছা, কান ধরে দুজন উঠবোস করেন আর কোন বলে আর জীবনে কিন্তু টিকটক করবে নি করে যান মিনিমাম দশ বার মুখ দিয়ে বলা লাগবে কিন্তু মুখ দিয়ে বলা লাগবে আর টিকটক করবে না এরকম করে টিকটক করবে কোনোদিন হ্যাঁ তুই কিছু করিস না মায়ের বাপ তোর বস আচ্ছা ঠিক আছে ওই স্বীকার করছে ঠিক আছে আজকে করবো রাই এই ভাই এ বেশ দর্শক এই হলো অবস্থা বাংলাদেশের এদের টিকটকের নামে কি হচ্ছে আপনারা নিজেরাই দেখুন আসলে এদের বিচার কি হওয়া উচিত আমি নিজেও জানি না তো আপাতত এদের কান ধরে কান ধরে না কোনো কথা হবে না এই জায়গাটার এ ভাই তুমি চলে যাও তুমি তুমি এই রুটে চলে যাও যাও যাও যাও তুমি চলে যাও এই আপা এ আপনি এই রুটে চলে যান আপনি আর যদি কোনদিন দেখি টিকটক করতে এরকম করে ঘরের ভিতরে একলা একলায় তাহলে খবর আছে কিন্তু যান যান এ যায় ভাই যায় তুই যায় কেউ যাবে না ওর সাথে কেউ যাবে না হ্যাঁ? দেখে তো খুব ইনোসেন্ট হ্যাঁ। মনে হয় এ যা না না